আমি ওদের লেগে এই দুটো শাড়ি নিয়েছি আমার বোন ও দিদিদের লেগে এবার দুটো শাড়ি নিয়েছি দুরকম কালার একই ছাপের নিয়েছি কিন্তু জানি না কার কোনটা পছন্দ হবে যাই হোক আমার যে দুটো চোখে লেগেছে আমি সেই দুটোই নিয়েছি তাই একটু পেতে দেখে নিচ্ছি যে কেমন এবার যাবে ওর পিপির বাড়ি কেননা যেহেতু ফোঁটা আছে ওই জন্য ভাই ফোঁটা আজকে এই ওরা বাইকে চাপছে এই চাপছে কারণ ও একা যায় না কো চট করে নিয়ে ওকে আর নিয়ে যাও আমি যেতে পারবো না তুমি নিয়ে যাও ওকে ও খুব ঝোঁক ধরেছে যাবই বেশ ঠিক আছে আমি চেপে ধরতে বললাম নালে ঘুমিয়ে যাই ও বাইকে চাপলি ওই চলে গেল টাটা Thank you. খেতে দিয়ে দিয়েছে কারণ আমি আছি বাড়িতে যেহেতু ওই জন্য তাড়াতাড়ি ওকে ছেড়ে দেবে তার জন্য খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর ওর পুরো পরিবারের ছবি নিয়ে নিয়েছে যে আমার ব্লগটা এখানেই শেষ করছি